আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক খুব শর্ট একটা ভিডিও করব আমার সাথে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি মূলত এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ওনার নেক অ্যান্ড কোমরে ব্যথা এই দুইটা ব্যথা নিয়ে মূলত এসেছিলেন সার্ভাইকালের সার্ভাইকাল স্পন্ডালাইসিস ছিল এবং লাম্বারের ডিসপ্রোলাপস ছিল বেশ অনেকদিন থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগেছেন বাট গত কিছুদিন আগে এই অবস্থাটা একটু প্রকট আকার ধারণ করেছে সো মূলত উনি এই দুইটা সমস্যা নিয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্টও করেছেন দর্শক একটু আসুন একটু ওনার সাথে পরিচিত হই এবং কি সমস্যা নিয়ে উনি এখানে এসেছিলেন এবং ওনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং এর জন্য উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো এবং আফটার ট্রিটমেন্ট উনি কেমন আছেন সে বিষয়টা একটু ওনার সাথে আমরা একটু জানার চেষ্টা করব আসুন দর্শক পরিচিত নিই একটু ওনার সাথে জি জি আসসালামু আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি ভালো আছে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম নির্মল গোস্বামী আমি ম্যানেজিং ডিরেক্টর স্যাফরন কর্পোরেশন লিমিটেডে আলহামদুলিল্লাহ স্যার আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন জি মূলত কি সমস্যাটা নিয়ে এসেছিলেন স্যার বেসিক্যালি আমার যেটা হয়েছিল যে আমার নেক পেইন এবং ব্যাক পেইন দুটোই ছিল কম ছিল তখন আমি জিনিসটা অতটা ই করি মানে ঠিক আছে একটা পেইন কিলার খেয়ে হয়ে হয়ে আচ্ছা। যাচ্ছে আর কি but in fifteen days back এটা আসলে সিভিয়ার আকারে দেখা যায় যে জন্য দেখা যায় যেহেতু আমার মুভমেন্ট করতে হয় গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হয় মিটিংয়ে বসে থাকতে হয় যেহেতু আমি সফটওয়্যারের সাইডে কানেক্টেড তো তো এই জন্য মানে বসে থেকে কাজটা বেশি করতে হয় আচ্ছা কিছুক্ষণ বসে থাকলে আপনি দেখছেন যে প্রচন্ড পেন শুরু হয় হ্যাঁ মানে প্রথমত ঘাড়ে একটা ব্যথা আসতো তারপর ব্যাক পেনটা চলে আসতো কিন্তু ব্যাক পেন থেকে এবার যেটা সিভিয়ার হয়েছে যে আমার রাইট সাইড মানে আস্তে আস্তে মানে আমি হাঁটতেই পারছিলাম না আচ্ছা। একদম সিভিয়ার অবস্থা হয়ে গিয়েছিল এটা কি মানে দীর্ঘ সময় আপনি কাজ করছেন তখন যদি আপনি উঠে দাঁড়াচ্ছেন তখন প্রবলেমটা হচ্ছে নাকি সারাক্ষণই প্রবলেমটা না এটা সারাক্ষণই প্রবলেমটা হতো আচ্ছা মানে এটা প্রথম প্রথম হতো যে কিছু কিছু সময় একটা ইম্প্যাক্টটা দিত যে আচ্ছা ঠিক আছে বসে আছি হঠাৎ করে দিল আবার কতক্ষণ ঠিক হয়ে গেল কিন্তু যে বললাম যে ফিফটিন ফিফটিন ডেজ ব্যাক এটা আসলে সিভিয়ার আকারে চলে যায় মানে আমি শুয়ে থাকি বসে থাকি বা গাড়ি থেকে নামি যাই করি না কেন মুভমেন্ট আর আমার রাতে ঘুমাতে গেলে কি ব্যথাটা ফিল করতেন হ্যাঁ হ্যাঁ প্রচন্ড আই মিন সিভিয়ার এবং আপনি বলছেন যে আপনি পেইন কিলার খাচ্ছিলেন হ্যাঁ ওটা ওই বলি আমি টোরি নামে একটা আছে একটা পেইন কিলার না 90 এমজি খুব হাই পেইন কিলার আর কি কাইন্ড অফ ড্রাগস এর মতন সো ওটা খেলে ওটা খেয়ে মোটামুটি মানে একটু মুভ করতে পারতেন ব্যথাটা একটু ভুলে হ্যাঁ কাইন্ড অফ কিন্তু পরে যখন দেখলাম যে টোরি চার পাঁচ দিন খাওয়ার পরেও কভার করছে না আমার ওয়াইফ একজন ফার্মাসিস্ট তো সেও বললো যে না এটা আসলে তোমার প্রভাবটা অনেক খারাপ হ্যাঁ অনেক খারাপ তো তখন আবার আসলাম আসার পরে তখন এই সকলে প্রথম ভাই আমাকে ওই এমআরআই দিল অ্যাজ ইউজুয়াল তো এমআরআই তে দেখার পরপরই আমি এসেছিলাম বেসিক্যালি মানে লেগ পেইনের পেইন্টটা নিয়ে তো আচ্ছা। সে আমাকে দেখে বলছিল আপনার তো লেগের থেকে আপনার ঘাড়ের অবস্থা আরো বেশি খারাপ তো তখন ওই ঘাড়ের কথাও বললো এবং আমার যেটা হয়েছিল যে সেটা হলো এল থ্রি এল এল থ্রি এবং এল ফাইভ এর ডিস্কটা কম্প্রেস হয়ে গিয়েছিল আচ্ছা হুম এটা যেটা এমআরআই রিপোর্টে এসছে এবং নেকেও একই রকমই অবস্থা আচ্ছা তো তখন গত কদিন ধরে আমি থেরাপি বেশি দিন হয়নি সাত দিন ম্যাক্সিমাম সাত থেকে আট দিন আচ্ছা। তো নাও আমি অলমোস্ট যদি আমি আমার সাইড থেকে ধরি eighty to eighty five percent আমি নিজেই কিউর এবং আমি এটা বলেছিলাম যে গত ফ্রাইডে বা স্যাটারডেতে মনে আমি এসেছিলাম এখানে এবং আমার টার্গেট ছিল যে এক সপ্তাহের ভিতরে আমি করবো তো আমি সকাল বিকাল দুদিনই যেটা আমি লাস্ট টাইম মানে সেভেন ইয়ার্স ব্যাক একই কাজ করেছিলাম এখানে এসে সকাল বিকাল করে তারপর জিনিসটা মানে মোটামুটি ঠিকঠাক হয়ে গতকাল আমি ফুল অফিস করেছি আর কি আচ্ছা হ্যাঁ সো যেহেতু একটা কন্টিনিউ পরে আসলে ফুল একটা অফিস হ্যাঁ মানে মানে 7 ডেজ আমার জন্য একটা বেশ স্টাক আউট ছিল আর কি হ্যাঁ, মানে হ্যাঁ, একদম ফুল হ্যাঁ। মানে না কিছু করতে পারছি না ল্যাপটপ না কিছু সো আচ্ছা। এখানে আসার পরে জিনিসটা আসলে ঠিক হলাম এবং থ্যাঙ্কস টু আপনাদের যে টিম মেম্বাররা আছেন অবশ্যই তারা অনেক হেল্প আউট করেছে বেশ মানে আমার প্রতি সময়ও দিয়েছে এবং সফিদুল্লাহ ভাই প্রধানও মাঝখানে দুদিন তার সাথে আমি দেখা করেছি আপডেটটা কি জানতে আচ্ছা। চেয়েছেন যে কতটুকু প্রোগ্রেস তো এখন অনেকটাই অনেকটা কি বেশি ভালো তারপরেও যেহেতু একটা কন্টিনিউ প্রসেসে বলেছি যে ফিফটিন ডেজ বা টোয়েন্টি ডেজ একটা রাখার জন্য এই জন্য থেরাপিটা অ্যাটলিস্ট দুবার না নিতে পারি আয়দার সকালে অথবা অফিস টাইমের পরে সাতটা সাড়ে সাতটার দিকে আমি একবার করে হলেও মানে নেক্সট এটা কন্টিনিউ করব আর কিছু মেডিসিন দিয়েছে ওটা বলেছে যে এক থেকে দু মাস কন্টিনিউ আচ্ছা। রাখার জন্য স্যার একটু জানতে চাইবো যে মানে আপনি ব্যক্তিগতভাবে আসলে কি কি মনে করেন যে মানে এই যে এত দ্রুত সময়ের ভিতরে যেটা আপনি হয়তো গত সাত দিন আগে আপনি কল্পনা করতে পারেননি যে আপনি ফুল টাইম আপনি ডিউটি করতে পারবেন বা আগের অবস্থায় ব্যাক করতে পারবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এভাবে বলি I don't want to mention the name আমি এই প্রধান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আরেকজন ডাক্তার কাছে গিয়েছিলাম সেও অর্থোপেডিক ডাক্তার তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে এক্স রে করালেন তিন মানে ওইখানে আসার তিন দিন আগে এক্স রে করলাম আমাকে কিছু মেডিসিন দিল কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিল বাট দুদিন করার পরেও আমি মানে তার অ্যাটিটিউড না এটা ঠিক হয়ে যাবে বা এরকম আমার আসলে নিজে হি ইজ এ প্রফেসর আমি আমি মেনশন করছি না নামটা হসপিটালও নাম মেনশন করছি প্রফেসর এবং সার্জন সে তা আমার কাছে ইরিটেট লেখা শুরু করলো আমি বলছি জিনিসটা বাট সে মানে অ্যাবাউট বিষয়টা দেখাচ্ছে আচ্ছা ঠিক হয়ে যাবে ফ্রি হ্যান্ড করলে হয়ে যাবে সে কিছু এক্সারসাইজ দিল but I was not cure তো তিন দিনের মাথায় আমিও বললাম যে না আমার পক্ষে আর আসলে সম্ভব না সো আর এত পেইন হচ্ছে না এত পেইন না একেবারে একেবারেই না এবং তার না মেডিসিন কাজ করছিল আর আমার পক্ষে ওই সময় ফ্রি হ্যান্ড মানে নিজে নিজে ব্যায়াম করার মতন অবস্থা আসলে ছিল না এখানে আসলে একটা জিনিস লক্ষণীয় এটা হচ্ছে যে আপনার আসলে জানা ছিল যে আসলে আমাকে কোথায় যেতে হবে এইটার কারণে কিন্তু আসলে খুব দ্রুত সময়ের ভিতরে আসলে আপনার যে রিকভার করার সেটা কিন্তু আসলে এটার কারণেই হয়েছে যেটা আমাদের অনেক পেশেন্টের ক্ষেত্রে হয় না অনেকেই হয়তো অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছেন অনেক ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন অনেকে দেশের বাইরেও যাচ্ছেন আমরা দেখছি কিন্তু ভালো হচ্ছেন না আসলে যদি আমরা যদি জানা থাকে যে আমাকে আসলে কোথায় যেতে হবে আমার কাজটা কিন্তু অনেকটুকুই সহজ হয়ে যায় স্যার অসম অসংখ্য পেশেন্ট আছে ক্যামেরার পাশে হয়তো অনেকেই আছেন আপনার মতো এরকম প্রবলেম নিয়ে তারা ভুগছেন বিভিন্ন জায়গায় হয়তো ছুটাছুটি করছেন বছরের পর বছর হয়ে গেছে কিন্তু হয়তো ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছেন না বা জানেন না কোথায় আসলে কি জন্য যাওয়া উচিত তাদের জন্য যদি আপনি একটা মেসেজ দেন না আমি অবশ্যই বলবো যে একটা জিনিস কি যে নাম হলেই মানে হয় না অনেক কিছু বিষয় যে অনেকে আছে সার্জেন অনেক ভালো জায়গা থেকে করে এসে ভালো অনেক কিছু ছোট্ট একটা এক্সাম্পল দিই যেহেতু দর্শকদের জন্যই বলার যে আমরা কিন্তু মেকানিক্সের কাছে গেলে দেখা যায় মেকানিক্সে কিন্তু গ্র্যাজুয়েশন করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে না বাট তারা কিন্তু এমন একটা লেয়ারে চলে যায় যে তারা গাড়ি দেখলেই বুঝতে পারে যে গাড়িটার সমস্যাটা কি হ্যাঁ সো এটা একটা বড় একটা বিষয় অভিজ্ঞতা অভিজ্ঞতা একটা বিশাল বড় বিষয় মানে পড়াশোনাটা আমি আমি ওটা ঠিক মিনিং করছি না যে পড়াশোনাটা না বাট এটা অবশ্যই একটা অভিজ্ঞতার বিষয় আছে প্র্যাকটিক্যাল একটা কিছু বিষয় আছে সো আমি বলবো যে ডিপিআরসিতে এসে মানে সুকল্য প্রধান ভাই যে এক তো উনি একজন ডাক্তার এবং সে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তার আছে এবং সে যেভাবে কিওর করার যে প্রসিডিওরটা তার এবং খুব দ্রুতভাবে সেটা আসলে কিওর হয় তো any any kind of cases আমি দেখলাম মানে আমার যেমন আগে নেক পেনটা ছিল সেটা নেই এবার আমার তো নিজেই ফিল করছি যে আমার রাইট রাইট লেগটা এমন অবস্থায় ছিল না আমি গাড়ি না শোয়া বলি না কোনো অবস্থাতে আমি কিছু ছিলাম না তারপর নাও আমি আমি সাত দিনের ভিতরে আমি প্রচণ্ড মানে খুব ভালো অবস্থাতে এখন আছি সো অবভিয়াসলি আমি বলবো যে যা যারা এরকম একটা ব্যথায় আছে অবশ্যই এখানে আসার জন্য এবং ক্লিয়ারলি তার প্রবলেমগুলো বলে সব ভাইয়ের কাছে মানে তার কাছে সলিউশনটা নেওয়ার জন্য আমি অবশ্যই তাদেরকে রেফার করব এখানে আসার খুব সুন্দর বলেছেন স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শুনলেন এতক্ষণ আসলে আমার আর নতুন করে বলার কিছু নাই আমার এই ভাই আসলে সবটুকুই বলে দিয়েছেন উনি বেশ ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আসলে এখানে উপস্থাপন করেছেন যেটা আসলে লক্ষণীয় মেইন জিনিসটা হচ্ছে আসলে সঠিক একটা সময় এবং সঠিক একটা তথ্য আসলে আপনার জীবনটাকে আসলে বদলে দিতে পারে যেটা হয়তো গত এক সপ্তাহ আগে উনি নিজেই বুঝতে পেরেছিলেন যখন প্রচণ্ড পেইনের জন্য উনি ছোটাছুটি করছিলেন ডক্টরের কাছে যাচ্ছিলেন বাট যখন পেইন থাকে আপনার পৃথিবীতে আপনার সামনে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসটা এনে দেওয়ার পরও কিন্তু আপনার মনে কখনো শান্তি থাকবে না আপনার তখন একটাই উদ্দেশ্য একটাই চিন্তা থাকবে আমি পেইন থেকে কখন মুক্তি পাবো সো যদি আপনার জানা থাকে যে কোথায় যেতে হবে কোন সমস্যার জন্য আপনার জীবনটা অনেকটাই অনেকটাই ইজি হয়ে যাবে দর্শক আমাদের কাছে এখন তথ্য পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে পৃথিবীর যে কোনো তথ্য যেটা হয়তো গত কয়েক বছর আগেও আমাদের পক্ষে জানা সম্ভব হতো না বাট এখন কিন্তু আসলেই প্রযুক্তির কল্যাণে আমরা এখন জানতে পারি পৃথিবীর কোথায় কি হচ্ছে অন্তত আমরা একটা শ্যাডো হলেও জানতে পারছি যে কোথায় কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে কোথায় কোথায় কি কি হচ্ছে সো একটু জানুন বুঝুন এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কোথায় যাবেন বা কি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর শফিউল্লাহ প্রধানের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম